আর্মস ও দু রাউন্ড গুলিসহ গ্রেপ্তার দুই ব্যক্তি জানা যায় নবগ্রামের কানফালা এলাকায় হাতে আর্মস ও দু রাউন্ড গুলি নিয়ে পুকুর দখল করছিলেন দুই ব্যক্তি নবগ্রাম থানার পুলিশ গিয়ে একটি আর্মস ও দু রাউন্ড গুলিসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে নবগ্রাম থানায় ওই দুই ব্যক্তির নাম জিয়ারুল শেখ বয়স বত্রিশ এবং দুলাল শেখ বয়স পঞ্চান্ন ধৃত দুজনকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে